ওরে মুসলিম লজ্জা কি লাগে না তোমার তুমি যে মহান উম্মত রাসুলে খুদার ওরে মুসলিম লজ্জা কি লাগে না তোমার তুমি যে মহান উম্মত রাসুলে খুদার চলনে বলনে তোমার কি ইমানির বড়ই লজ্জা পাই দেখলে তোমারই শুরু ভিতরে বাহিরে তোমার নেই কোনো মিল বলো না তা করো না যা সাজ্জা করো দিল মুসলিম তুমি সত্য তোমারে কতন মিথ্যাকে আজ বানালে তোমারে ভূষণ তোমার রয়েছে রাসুলের মহা আদর্শ হারায় তা তুমি আজ রোগে মুহূর্ষ তবিব তোমার প্রিয় হাবিব রাসুল মোহাম্মদ পথের দিশা পাইবে আবার তাকে যদি মহাব্বত ওরে মুসলিম লজ্জা কি লাগে না তোমার তুমি যে মহান উম্ম রাসুলে খোদা তুমি যে মহান উম্মত রাসুলে খোদা